নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অর্চনাতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি কিছু টিউবার আমি অনলাইন থ্রু আনিয়েছিলাম এবং সেই টিউবারগুলোকে আমি প্রতিস্থাপন করেছিলাম এটি এই ভিডিওটা আমি আপনাদের দেখিয়েছিলাম কিন্তু আজ আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাতে যাচ্ছি দেখুন বন্ধুরা আমার সেই টিউবার থেকে কিভাবে ফুল চলে এসছে এটা স্বাভাবিকভাবেই আনন্দের বিষয় এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কীভাবে ফুল চলে এসছে এবং আরেকটি আসেই দেখুন ছোট্ট এখানে এই দুটোতে এসছে এখনো পর্যন্ত এটাতে আসেনি এবং আরও দুটো বড় বড় যে জায়গা সেখানে আসেনি তার জন্য আপনারা কি করবেন এবং তাড়াতাড়ি চলে আসবে সেটাও আমি আজকে এই ভিডিওতে শেয়ার করবো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর পদ্ম পেতে আপনাদের যে টিপসগুলি ফলো করতে হবে সেগুলি হলো এই জলের মধ্যে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা হয় আর যে শ্যাওলা এই দেখুন বন্ধুরা পাতার তলার দিকে ধরে এই পাতাটাকেও পচিয়ে দিতে পারে তাই এই শ্যাওলাগুলিকে আপনি অবশ্যই হাতে করে রিমুভ করে দেবেন বা জল অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিয়ে আপনি ওভারফ্লো করে দিয়ে এই শ্যাওলাগুলিকে আপনার এই কন্টেনার থেকে রিমুভ করিয়ে দেবেন দ্বিতীয় নম্বরে বলবো আপনার এই পদ্ম গাছে এই রকম এত এত ফুল পেতে গেলেই দেখুন বন্ধুরা একটা ফুল আসছে দেখুন এত ছোট প্রায় বোঝাই যাচ্ছে না যেখানে ফুল এসছে পেন্সিলের শীষের মতন এরকম ফুল পেতে গেলে আপনাদের যেটা করতে হবে অবশ্যই এই কন্টেনারটিকে সূর্যের আলোয় রেখে দিতে হবে যাতে এই কন্টেনারটি সূর্যের আলোয় থাকলে বেশিভাবে ফ্লাওয়ারিং করতে পারে তৃতীয় টিপসে বলবো বন্ধুরাম যে আপনাদের যে পাতাগুলি এরকম লাল হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সেই পাতাগুলিকে আপনি ঠিক এরকমভাবে কেটে ফেলে দিন যাতে এই পাতাগুলি আর অন্য কোনো পাতাকে পচাতে না সাহায্য করতে পারে চতুর্থ নম্বর টিপসে বলবো বন্ধুরা এই কন্টেনারে আপনারা খাবার দিন কুড়ি দিন বা এক মাসে আপনারা এই কন্টেনারে খাবার দিতে পারেন বন্ধুরা যেদিন খাবার দেবেন সেদিন জল কন্টেনারের জলটাকে আপনি কমিয়ে দিন দিয়ে আপনি সেখানে গোবর সার আপনি মাটির সাথে মিশিয়ে এই কন্টেনারের মধ্যে একটুখানি ফাঁকা জায়গা করে সেখানে মিশিয়ে দিতে পারেন অথবা আপনি এরকম একটি পেপার নিতে পারেন বন্ধুরা যে পেপারটিকে আপনি এরকম ফোল্ড করে কেটে নেবেন বন্ধুরা আমি এখানে এরকম পেপার ইউজ করেছি এটি হচ্ছে ওয়াটার সলিউবেল এনপিকে ফার্টিলাইজার দেখুন বন্ধুরা নাইনটিন নাইনটিন নাইনটিন এই ফার্টিলাইজারটা আপনি এখানে ইউজ করতে পারেন অথবা আপনি গ্রানুয়াল ফর্মে সিউইট এক্সট্রাক্টও ইউজ করতে পারেন আমি এইটা এখানে এরকম পেপার নিয়ে নিই এবং পেপারের মধ্যে দশ থেকে পনেরোটা দানা আপনি এরকম নিয়ে নেবেন আপনার কাছে খুব ভালোভাবে ফুল পেতে গেলে বন্ধুরা এই কাজটি অবশ্যই করুন দেখুন আপনার গাছ কত তাড়াতাড়ি ফ্লাওয়ারিং করে ঠিক এইভাবে বন্ধুরা আপনি এরকম একটি পুড়িয়া বানিয়ে নেবেন কাগজের পুড়িয়া এবং আপনারা সবাই জানেন যে কাগজ খুব তাড়াতাড়ি জলে গুলে যায় আপনি ঠিক যে গাছে আপনার ফুল আসছে না সেই গাছের আপনি এরকমভাবে একটু নিচের দিকে দিয়ে মাটিতে ঢাকা দিয়ে দিন বন্ধুরা ঠিক একইভাবে আমি এরকম তিনটে পুড়িয়া বানাবো বন্ধুরা ঠিক একইভাবে আমি আরও একটি পুরিয়া দেখুন বানিয়ে নিয়েছি এবং একইভাবে এপাশে আমি দিয়েছি ঠিক অপোজিটে আমি এইভাবে ঠিক দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দেব দেখবেন বন্ধুরা যে গাছে ফুল আসছে না সেই গাছে কিন্তু ফুল আসবে আপনারা গ্রানুয়েল ফর্মে সিউইড এক্সট্রাক্টকেও ঠিক এইভাবে ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আমি যেহেতু আমার কাছে এই নাইনটিন নাইনটিন নাইনটিনটা অ্যাভেলেবেল ছিল আর এবং আমি সমস্ত গাছে ফুল গাছেতে এটি ব্যবহার করি সেহেতু এই দেখুন বন্ধুরা ফুল আসতে জেনিয়া এরকমভাবেই আমার এই দেখুন বন্ধুরা আমার কাঠচাপা গাছেতেও কীভাবে ফুল এসেছে সেরকমভাবে এই এনপিকে আমি ব্যবহার করি এগুলোকে স্প্রে ফর্মে ব্যবহার করি কিন্তু এখানে তো স্প্রে ফর্মে ব্যবহার করা যাবে না তাই আপনি এরকমভাবে ব্যবহার করুন আর কখনও এই এনপিকে আপনারা ডাইরেক্ট জলের মধ্যে ব্যবহার করবেন না ঠিক এইভাবে ইউজ করুন বন্ধুরা অবশ্যই এই এত এত ফুল পাবেন আর আপনাদের এই যে পদ্মের ভ্যারাইটি অনেক রকমের পদ্মের ভ্যারাইটি হয় আপনারা পিরনি পেয়ে যেতে পারেন আপনারা বাসুকি পেয়ে যেতে পারেন আপনারা পিঙ্ক ক্লাউড পেয়ে যেতে পারেন বিভিন্ন এরকম পদ্ম আছে যে পদ্মগুলো খুব সহজেই এরকম ছোট্ট কন্টেনারের মধ্যে দেখুন বন্ধুরা আমি হাতে করে তুলে ফেলেছি এটা বেশিরভাগটা আপনাদের দেখিয়েছি ফার্মি কম্পোস্ট আছে দেখুন বন্ধুরা আমি হাতে করে একটা আঙুলে তুলে দেখিয়েছি আপনাদের দেখুন কিভাবে এরকম হালকা করে আপনারা পদ্ম চাষ করুন দেখুন খুব সহজে যে এই যে দেখাচ্ছে অনেকে যে ছোট কন্টেনারে পদ্ম চাষ করা যায় না ভুল কথা ছোট কন্টেনারেও পদ্ম চাষ করা হয় এই যে ভ্যারাইটিগুলো বললাম এগুলো খুব সহজেই এই ছোট কন্টেনারের মধ্যে গ্রো করা সম্ভব বন্ধুরা আপনারা যদি এই খাবার আপনাদের গাছে কত কত এরকম পদ্ম ফুল ফোটাতে পারছেন আর আপনাদের মন খুশিতে ভরে উঠবে পদ্ম ফুল মানে তো মা লক্ষ্মীর বাস সেখানে মা লক্ষ্মী আসতে বাধ্য সুতরাং আমি আপনাদের বলবো ঠিক এইভাবে পদ্মের পরিচর্যা করুন এবং আপনারাও ঠিক একইভাবে ফুল পান দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি তিন হপ্তার মধ্যে পদ্মটাকে গ্রো করিয়ে ফুল এনে দেখিয়ে দিলাম আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর এরকম পদ্মের চাষ করে আপনারা নিজেদের ছাদ বাগানকে ভরিয়ে তুলুন বাই